তুই সরকারি কাজে বাধা দিচ্ছিস কেন সরকার যদি পাবলিককে গাছতলায় দাঁড় করাতে চায় তাহলে পাবলিক ও সরকারকে গাছের মগডালে তুলে দেবে তুই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি করতে চলেছিস ভালো চাষ তো সরে যা না হলে পুলিশের পেটানি থার্ড ডিগ্রি পর্যন্ত আর পাবলিকের পেটানি একশো ডিগ্রি প্রথমে কাঁপুনি তারপর ছাঁকুনি তারপরে তার বললাম না তুই সালা আমাকে হুমকি দিচ্ছিস জানিয়ে দিচ্ছি মাস গেলে তুই যত টাকা মাইনে পাস না তার থেকে বেশি লোক আমার এই তুড়িতে জমা হয় ভালো চাষ তো চলে যা নইলে সালাম মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে